আজকে আমার আলোচনার বিষয় হলো সুরা লোকমান জন্য লোকমান হাকিম ওরকম একজন ব্যক্তি ছিলেন হাফসি দেশের গোলাম গোলাম চেহারা ভালো ছিল না কিন্তু তার জ্ঞান বুদ্ধি হেকমত এত সুন্দর ছিল রব্বুল আলামিন তাকে ওলি বানালেন আর তার নামে কোরআনে কারিমে একটা সূরা দান করে তেমন পর্যন্ত তার মর্যাদা সারা দুনিয়ার ভিতরে ছড়িয়ে দিলেন বলেন ঠিক আছে মনিব বলেন আপনার আদেশ আমার শিরোধার্য মনিব বড় জ্ঞানী ব্যক্তি ছিল তিনি বললেন লোকমান যাও তুমি একটা বকরি জবাই করো আর বকরিটা জবাই করে তার সব থেকে উত্তম দুইটা অঙ্গ কেটে তুমি আমার সামনে নিয়ে আসো উনি দ্বিতীয় বকরিটা জবাই করে আগের মতো সেই জিব্বা এবং হৃদয়টা মানে হাট কেটে প্লেটে এনে রাখলেন রাখলেন আমার কথা কি বুঝতেছেন বুঝতে কোনো কষ্ট হচ্ছে নাকি প্রথমবার বললেন যে দুইটা উৎকৃষ্ট অঙ্গ কেটে আনো উনি জিভ আনলেন কলব আনলেন এরপরে বললেন নিকৃষ্ট দুইটা অঙ্গ আনো তখন উনি জিব্বা কলব এনে ওনার সামনে রেখে দিলেন ঘটনা কি ইন্নাল হামদুলিল্লাহ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا شيرنا ونذيرنا وطبيبا بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإن وقال النبي الصادق المصدوق ورسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولا إلى أعمالكم ولكن ينظر إلى قلوبكم ونياتكم كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আজকে আমার আলোচনার বিষয় হলো সুরা লোকমান সুরা লোকমান নামে যে কোরআনে কারিমে একটি সুরা আছে এটা কি আপনারা জানেন আমাদের সমাজে অনেকের নাম আছে লোকমান আছে না নাই লোকমান নামটি অনেক সুন্দর একটি নাম আমাদের প্রিয় মালিক আল্লাহ তালের কাছে এই নামটি অনেক প্রিয় লোকমান আলাইসাল্লাম আল্লাহর একজন খাস ওলি ছিলেন ওনার ওনার ব্যক্তিত্ব ওনার আমল ওনার ওনার জিন্দেগি জীবন চরিত আল্লাহর কাছে এতটা প্রিয় লেগেছে আল্লাহর এত ভালো লেগেছে যে রব্বুল আলমিন ওনার নামে কোরআনে কারিমে একটি সুরা দান করে দিয়েছেন সুরহান এটা কিন্তু কোন সাধারণ কথা নয় আহকামুল হাকিমিন রব্বুল আলমিনের কালামে পাক যে কোরআন সেই কোরআনের একশত চোদ্দটি সুরার ভিতরে একটি সুরার নাম নাম হজরতে লোকমান আলী ইসলামের নামে এটা আমাদের কাছে খুব সাধারণ মনে হতে পারে কিন্তু বাস্তবে কি এটা কোনো সাধারণ জিনিস বলেন আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যদি কোনো বই লেখেন আর ওই বইয়ের ভিতরে যদি কারো নামে কিছু আলোচনা করে অথবা বইয়ের ভিতরে আলাদা আলাদা চ্যাপ্টার থাকে ভাগ থাকে প্রবন্ধ থাকে একটা প্রবন্ধের নাম যদি কোনো একটা ব্যক্তির নামে দিয়ে দেয় তার মর্যাদা বাড়ে না কমে সারা বাংলাদেশে তার নামটা ছড়িয়ে যায় না একটা রাষ্ট্রের একজন প্রাইম মিনিস্টারের এই কাজের কারণে যদি একজন ব্যক্তির মর্যাদা সারা দেশব্যাপী বিশাল বেড়ে যায় তাহলে সমস্ত বাদশাদের বাদশা সমস্ত রাজাদের রাজা মালিকুল আল্লাহ যদি কারো নাম চলে আসে তার মর্যাদা সারা বিশ্ব ভরে বেড়ে যায় বলে এটা কোরআনে কারিমের একত্রিশ নাম্বার সুরা কত নাম্বার একশত চোদ্দটার ভিতরে একত্রিশ নাম্বার পাড়া হলো একুশ তিরিশ পাড়ার ভিতরে কত নম্বর পাড়া একুশতম পাড়ায় একত্রিশ নাম্বার সুরা আমি এখান থেকে কিছু আলোচনা করব এই সুরার ভিতরে আয়াত আছে চৌত্রিশটি আর রুকু আছে চারটি আমি দ্বিতীয় রুকু থেকে কিছু আলোচনা করব আপনারা শোনার জন্য রাজি আছেন তো যে আলোচনা এই সুরের ভিতরে আল্লাপাক কিনেছেন আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো রব্বুল আলমিন এই আয়াতগুলোর ভিতরে আমাদেরকে একটা জিনিস শিক্ষা দিতেছে কয়েকটা জিনিসের ভিতরে একটা শিক্ষা হলো এই যে একজন পিতা তার সন্তানের বিষয়ে তার কর্তব্য কি বা সন্তানের উপরে পিতার কর্তব্য কি সন্তান শুধু জন্ম দিলেই কি পিতার দায়িত্ব কর্তব্য শেষ হয়ে যায় নাকি পিতা সন্তান জন্ম দিয়েছে সন্তানকে ছোটবেলা থেকে খাওয়াইয়া পরিয়ে তাকে লালন পালন করেছে এতটুকু করলেই কি তার দায়িত্ব শেষ হয়ে যায় নাকি তার আরো অনেক দায়িত্ব আছে যেমন হজরত হজরত ওমর ফারুক রাজিউল্লাহু আনহুর দরবারে ব্যক্তি তার সন্তানের অবাধ্যতার বিষয়ে নালিশ করলেন বলেন আমিরুল মমিনিন আমার এই ছেলেটা আমার কথা শোনে না সে উল্টা ভাবে জীবনযাপন করে আপনি তাকে একটু বুঝান অমরে ফারুক বললেন ঠিক আছে তাকে নিয়ে এস আনার পরে বললেন কি ব্যাপার যুবক তুমি তোমার পিতার অবাধ্য কেন তার কথাবার্তা কেন শোনো না তুমি তুমি নিজের মন চাই জীবন কেন পরিচালিত করো যুবক বলল আমির আমাকে ক্ষমা করবেন আমার পিতাকে জিজ্ঞাসা করেন আমার প্রতি তিনার যে দায়িত্ব ছিল কর্তব্য ছিল সেগুলোকে তিনি সুন্দরভাবে আঞ্জাম দিয়েছেন কিনা তখন কুমারে ফারুক ওই যুবকের পিতাকে জিজ্ঞাসা করলো তুমি তোমার ছেলের উপরে যে দায়িত্ব কর্তব্য তোমার আছে তুমি কি সেগুলো পূর্ণ করেছো কিনা এক নম্বরে তুমি তোমার ছেলের জন্মের পরে সুন্দর একটা ইসলামী নাম রাখবে দুই নম্বরে ছোটবেলা থেকে তুমি তাকে কোরআন শিক্ষা দিবে বিশ্ব নবীর হাদিস তুমি তাকে শিক্ষা দিবে ব্যাখ্যা তুমি তাকে শিখাবে নবীর আদর্শ তুমি তাকে শিখাবে জান্নাত জাহান্নামের ঘটনা তুমি তাকে শিখাবে আল্লাহর তুমি তার কলবের ভিতরে একবারে জানিয়ে দিবে এইগুলো কি তুমি তোমার দায়িত্ব কি পালন করেছো কিনা তখন ওই যুবকের পিতা বলে যে না আমির মমিন আমি তো এটা করি নাই আমার ছেলে জন্ম নেওয়ার পরে আমি তো তার প্রতি এইগুলো খেয়াল করিনি তাকে শুধু খাওয়াইছি কামাই করে তখন ওমরে ফারুক বললেন তাহলে যা হওয়ার সেটাই হয়েছে তুমি যদি বাচ্চাটা জন্মের পরের থেকে তার ডান কানে আজান আর বাম কানে কামাত দিতে জন্মের সাথে সাথে যখন তার উপরে এখনো ইসলামের হুকুম হাকাম ফরজ হয় নাই সাবাল লোক সে হয় নাই একদম মায়ের পেট থেকে আসার পরে তার গান কানে আজান আর বাম কানে কাম দিয়ে তুমি ইসলামটাকে তার সামনে কেন তুলে ধরো নাই ঠিক কেনা বলে এটা জরুরি না বাচ্চা জন্ম নেওয়ার পরে তার ডান কানে আজান আর বাম কানে কাম দেওয়ার দরকার আছে না নেই ওর উপরে তখন নামাজ ফরজ নাই ওর ভিতরে তখন কোন জ্ঞান বুদ্ধি আসে নাই তবে তার কানের শ্রবণ শক্তি এসেছে চোখের দৃষ্টি শক্তি এসেছে তার ভিতরে হৃদয় আছে কলব আছে কিন্তু তার জ্ঞান বুদ্ধি হয় নাই এখনো কিন্তু ওই মুহূর্তে যদি আপনি তার ডান কানে আজান দিয়ে দেন আর বাম কানে আকামত দেন তাহলে তাকে তার সামনে তুলে ধরা হলো তাকে বলে দেওয়া হলো তোমার কানে যেই প্রতিধ্বনি আমি করে দিলাম এটা তাওহীদের শিক্ষা তুমি দুনিয়াতে এসেছো নফসানি খাহেশাতকে পূরণ করার জন্য নয় তুমি দুনিয়াতে এসেছো ইবলিসের চাহিদাকে পূরণ করার জন্য নয় তোমার দুনিয়াতে আগমন হলো আকামুল হাকিমিন এক আল্লাহ তাআলার ইবাদত বندگی করা ঠিক কি না কাজেই কাজেই তোমার ডান কানে আজান আর বাম কানে একামত দিয়ে তোমাকে সেই তাওহীদের বাণী তাওহীদের ডাক আমি তোমার ভিতরে পৌঁছে দিলাম এজন্য লোকমানের ভিতরে আমাদের এই শিক্ষা লোকমান তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছিলেন প্রিয় সন্তানকে কাছে ডেকে কিছু শিক্ষা দিয়েছিলেন ইমানের শিক্ষা তাওহীদের শিক্ষা এই শিক্ষাগুলো যদি আমরা পাই ছোটবেলা থেকে যদি আমাদের সন্তানকে দেওয়া হয় তাহলে সন্তানরা বড় হয়ে ধীরে ধীরে তারা আল্লাহর বলি হয়ে যাবে ঠিক না বেটি কোরআনের আদর্শ ছাড়া বিশ্ব নবীর সুন্নাতি আদর্শ ছাড়া কোনো মানুষ প্রকৃত মানুষ হতে পারে কোন একটা প্রাণীর পেট থেকে বাচ্চা হলে তাকে সেই প্রাণীর নাম ধরেই ডাকে ঠিক কিনা যেরকম বকরির পেট থেকে কোনো বাচ্চা হলে তাকে বকরির বাচ্চা বলা হয় তাকে বকরি বলা হয় মুরগির কোনো বাচ্চা হলে ডিম থেকে তাকে মুরগি বলা হয় ঠিক না বেঠিক এরকম ভাবে পৃথিবীর সমস্ত প্রাণীর বাচ্চা হলে তাকে সেই প্রাণীর নাম ধরে ডাকে কিন্তু মানুষের বাচ্চা হলে সে মানুষ হয়ে যায় না মানুষ হওয়ার জন্য তাকে আদর্শ শিক্ষা গ্রহণ করে কোরআন হাদিস শিখে আমল করে তাকে মানুষের মতো মানুষ হতে হয় ঠিক কিনা বেটি আমরা বলি তুমি মানুষ হও কেন সে কি মানুষ না না আসলে সে মানুষ নয় মানুষ আমাদেরকে হতে হবে হতে হবে এরকম একটা বডি হলেই সে মানুষ নয় এরকম একটা বডির ডিজাইন হলেই সে মানুষ হয়ে যায় না মানুষ আমাদেরকে কোরআনের শিক্ষা অর্জন করে হতে হবে বিশ্ব নবীর আদর্শ ধারণ করে আমাদেরকে মানুষ হতে হবে এই জন্য আল্লাহ নবী বলে দিলেন পড়ে আমি সব থেকে সুন্দর আদর্শ শিক্ষা দেওয়ার জন্য এসেছি মানুষকে তার আখলাক তার আদব শিষ্টাচারের সর্বোচ্চ চূড়ায় আমি মানুষকে নিয়ে যাওয়ার জন্য দুনিয়াতে আমি আগমন করেছি কাজে রব্বুল আলামিন নবীকে পাঠিয়েছেন আমাদের এই সাধারণ মানুষগুলোকে আসল মানুষে রূপান্তর করার জন্য এই ঠিক না বেটি নবীজি এসেছেন এই বডিওয়ালা মানুষগুলোকে আসল মানুষে রূপান্তর করে দেওয়ার জন্য তো এই সুরা লোকমান থেকে আমাদের এই শিক্ষা আজকে যা শুনবো কান দিয়ে শুনবো শুধু কান নয় দিলের কান দিয়ে শুনবো রাজি আছে না সবাই সবাই আমলের নিয়েতে শুনবো আমার সন্তানদেরকে আমি সেই উপদেশগুলো দিব যে উপদেশগুলো লোকমান আলাইসাল্লাম তার সন্তানকে কাছে ডেকে দিয়েছে কোরআন একাডেমির ভিতরে ভিতরে আটটি সুরা আছে মানুষের নামে কয়টি সুরা সুরা আটটি তার মধ্যে ছয়জন আছেন নবী আর দুইজন আছেন এমন যা নবী নয় তবে তারা অলি অলিরা আল্লাহর কাছে কম প্রিয় না বেশি প্রিয় আল্লাহর অলি মানে আল্লাহর বন্ধু নবীরা তো আল্লাহ খাস বিশেষ একেবারে নির্বাচিত মুন্তাফা সাধারণ অলিরাও আল্লাহর কাছে অনেক প্রিয় প্রিয় জন নবীর নামে যেই সূরাগুলো সেই নবীরা হলেন হজরত ইউসুফ আলাইসালাম ইউনুস হুদ ইব্রাহিম মোহাম্মদ আর নূহ সুবহানাল্লাহ ছয় নবীর নামে ছয়টা সূরা আবার দুইজন ওলির নাম দিলেন একজন মহিলা বলি আর একজন পুরুষ বলি মহিলা ওলির নামেও আল্লাহ কোরআন কোরআনে একটা সূরা দিয়ে দিয়েছে কি দাম মহিলাদের কি মর্যাদা আল্লাহ একবার পড়ে এই যে এখানে মহিলা মাদ্রাসার মাহফিল এখানে অনেক মেয়েরা পড়ে পড়ে বিশ্বনবী বলেছেন ও দুনিয়ার মানুষেরা শোনো আমি নারীদের পিতা পিতা আমার কোন ছেলে সন্তান রব্বুল আলামিন বাঁচিয়ে রাখেন নাই আমি পাঁচ পাঁচটি নারীর পিতা কাজেই তোমরা তোমাদের কন্যা সন্তানদেরকে ভালোবাসবা কন্যা সন্তানদেরকে বিশ্বনবী ভালোবাসতেন অনেক ভালোবাসতেন সফর যাওয়ার সময় তিনি কেনার কেনার কলিজার টুকরা কন্যা ফাতেমা জোরার সঙ্গে সাক্ষাৎ করে তারপরে তিনি সফরে রওনা হতেন আবার তিনি সফর থেকে যখন বাড়িতে ফিরে আসতেন বিবিদের সাথে সাক্ষাৎ করার পূর্বে কলিজার টুকরা ফাতেমার সঙ্গে তিনি আগে দেখা করতেন আল্লাহ একবার করে কত ভালোবাসতেন তিনি কন্যাদেরকে আবার তিনি বলেন ও দুনিয়ার মানুষেরা সরব সরব হুব্বি বাইলাইয়া মিন দুনিয়াকুম সালাত সালাত তোমাদের এই দুনিয়ার তিনটি জিনিস আমার কাছে বড্ড ভালো লাগে এক নম্বরে হলো আতিল সুগন্ধি আমার কাছে অনেক ভালো লাগে আর অতুর মানে আতর সুগন্ধি এগুলো আমার অনেক প্রিয় দুনিয়ার এই জিনিসটা আমার কাছে ভালো লাগে দুই নম্বরে হলো দুনিয়ার মহিলাদেরকে আমার অনেক ভালো লাগে আমি নারীর পিতা কোন পুরুষ সন্তান আমার জীবিত রাখে নাই কাজে তোমরাও নারীকে ভালোবাসবা ব্যাপারে নবী বলেন আর তিন নম্বর হলো আমি যখন নামাজে দাঁড়াই আমার চোখ জুড়িয়ে যায় নামাজে দাঁড়ালে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে নামাজ বিশ্ব নবীর নামাজ বিশ্বনবীর কাছে এই দুনিয়ার ভিতরে সব থেকে প্রিয় ছিল ওর থেকে প্রিয় আর কিছুই ছিল না বিশ্বনবীর কাছে সুবহানাল্লাহ জন্য এজন্য নারীদের বিশাল আল্লাহ নবী বলেন যে তাদের সাথে কোমল আচরণ করবে রিফকম বিল তাদের সঙ্গে রূঢ় আচরণ করবে না খারাপ আচরণ করবে না নারীদের হৃদয়টা আল্লাহ কোমল করে তৈরি করে দিয়েছেন কাজে তাদের সাথে নরম নরম ব্যবহার করার হুকুম দিয়েছেন কে আল্লাহ বলেছেন নরম আচরণ করো আর রিজাল নিসা নারীদের উপরে তো পুরুষের কর্তৃত্ব আছে তার মানে কি সে নারীদের উপরে যা ইচ্ছা সেটাই করতে পারবে না না স্ত্রী হলে তার সাথে কোমল ব্যবহার করার দরকার আছে না কন্যা সন্তান হলে তার সাথে আপনার ভালো ব্যবহার করতে হবে আর যদি মা হয় তাহলে তো কথাই নাই মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত বলা হয় ঠিক না বেঠি এজন্য নারীদের ব্যাপারে বিশ্বনবীর কথা সেই নারীদের সম্মানের অব্বুল আলমিন একটা সুরা কোরআনে দিয়ে দিলেন দিলেন সুরাতুন নিসা বলে সমস্ত নারীদের সম্মান বাড়িয়ে দিলেন আবার শুধু তাই না নারীদের ভিতরে অন্যতম শ্রেষ্ঠ নারী মডেল সম্মানিতা মাতা হযরতে মারিয়াম আলাইহিস নামে একটি সুরা দিয়ে গোটা নারীর মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দিলেন সুবহানাল্লাহ মারিয়াম ঈসা আলী সালামের মাতা ওনার নামে কোরআন আল্লাহাক একটি সুরা দিয়ে দিলেন নারীর মর্যাদা এর মাধ্যমে বাড়লো না কমলো অনেক বেড়ে গিয়েছে না নারীরা অনেক খুশি আমাদের নামে কোরআনে সুরা এরপরে আর একজন পুরুষ বলি তিনি আর কেউ নয় আল্লাহর বড় খাস বলি আল্লাহর বড় প্রিয় ব্যক্তি প্রিয় বান্দা তিনি হলেন হজরত লোকমান আলী সালাম সকলে পড়েন সুভান লোকমান আলী সালাম আল্লাহর অনেক প্রিয় একজন গোলাম একজন বান্দা ছিল তার নামে আল্লাহ কোরআনে যখন একটা সূরা দিয়ে দিলেন তার মর্যাদা সারা বিশ্বময় আকাশ চুম্বি হয়ে গেল ঠিক না ঠিক লোকমান আলী সাল্লাম কেমন ব্যক্তি ছিলেন একটু শোনেন শোনেন উনি উনি আপনারা তো মনে করবেন যে উনি আল্লাহর একজন ওলি ছিল ওনার নামে কোরআনে একটা সুরা দিছে না জানি উনি কি ছিল উনি মনে হয় দেখতে বিশাল সুন্দর ছিল কোন একজন রাজা বাদশাহ হয়তো ছিল এরকম আমাদের মনে হইতে পারে না উনি ছিলেন একজন হাফসি গোলাম গোলাম একজন আবিসিনিয়ার মানুষ হাফসি দেশের মানুষ কালো হয় নিগ্রহ যাদেরকে বলা হয় কালো তাদের স্কিনের রং প্রচন্ড কালো ঠোঁটগুলো থাকে মোটা নাকগুলো থাকে চারটা চোখগুলো থাকে ছোট ছোট খাটো থাকে অথবা লম্বা থাকে কিন্তু শরীরের গঠন মোটেই ভালো থাকে না এরকম একজন মানুষ আমরা নিগ্রহদেরকে দেখি না অনলাইনে কেমন দেখা যায় উনি ছিলেন এরকম একজন মানুষ মানুষ কিন্তু ওনার ভিতরে ইমান ছিল তাকোয়া ছিল অনেক বড় মজবুত সেই ইমান এবং তাকওয়ার কারণে রব্বুল আলমিন তাকে ওলি বানালেন তাকে ভালোবাসলেন এজন্য আমাদের ভিতরে ভিতরে ইমান যার যত বেশি তাকুয়া যার যত বেশি আল্লাহর কাছে তার তত দাম বেড়ে যায় ঠিক না বেঠিক এজন্য আল্লাহ কোরআনের ভিতরে দার্থহীন ভাষায় ঘোষণা করে দিলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি কালো ধলার কোনো মর্যাদা বিশেষ আমার কাছে নাই খাটো অথবা লম্বার কোনো বিশেষ মর্যাদা আমার কাছে নাই যেই মেয়ের চেহারা সুন্দর তার মর্যাদা আল্লাহর কাছে বেশি নয় যেই মেয়ের চেহারাটা কালো তার মর্যাদা আল্লাহর কাছে কোনো অংশে কম নয় আল্লাহর কাছে মর্যাদার মাপকাঠি হলো একমাত্র তাকওয়া সুবহানাল্লাহ তাকওয়া ঈমান যার কলমের ভিতরে হৃদয়ের ভিতরে যত বেশি তাকওয়া পরহেজগারিতা থাকবে আল্লাহর কাছে তার মর্যাদা সবথেকে বেশি বেশি হোক সে নিম্ন স্তরের একজন মানুষ ছোট বংশের হোক সে একজন ভিক্ষুক ঠিক না বেঠি সে যদি ভ্যান চালায় রিক্সা চালায় কোনো সমস্যা নাই সে যদি পরের জমিতে কাজ করে খায় সেটাও কোনো সমস্যা নয় যদি সেই মানওয়ালা হয় নামাজি হয় মুক্তি হয় পরেজগার হয় আল্লাহর মর্যাদা তার কাছে একজন বাচ্চার থেকেও বেশি আমরা মনে করি যে সে কালো তার মনে হয় দাম নাই ও গরিব ওর মনে হয় দাম নাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না ঠিক না বেটি যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ চায় না আল্লাহর প্রেম ছাড়াই কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয় রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন ছানি যতই ডাকো ছলনার হাত ছানি যতই ডাকো পিছনে ফিরে সে তাকায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা তো পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দলিয়ায় কারো কাছে কোনো কিছু চায় এই জন্য লোকমান হাকিম ওরকম একজন ব্যক্তি ছিলেন হাফসি দেশের গোলাম গোলাম চেহারা ভালো ছিল না কিন্তু তার জ্ঞান বুদ্ধি হেকমত এত সুন্দর ছিল রব্বুল আলামিন তাকে ওলি বানালেন তার নামে কোরআনে কারিমে একটা সূরা দান করে তেমন পর্যন্ত তার মর্যাদা সারা দুনিয়ার ভিতরে ছড়িয়ে দিলেন ছড়িয়ে দিলেন তো এই যে লোকমান একজন গোলাম প্রতিদিন তিনি রাখালের কাজ করতেন বকরি চড়াতেন মাঠে গিয়ে বকরি চড়াতেন কিন্তু সন্ধ্যাবেলায় তিনি যখন বাড়িতে এসে পৌঁছাতেন কাজকর্ম সব শেষ করতেন এলাকার সমস্ত মানুষগুলো তার কাছে সেইভাবে জমা হয়ে যেত যেমনি ভাবে আপনারা বসেছেন এভাবে জমা হয়ে লোকমান আলাইসাল্লাম তিনি কিছু বয়ান করতেন কথাবার্তা বলতেন হেকমতপূর্ণ কথা সমস্ত মানুষগুলো তার কথা বসে বসে শুনতো এবার মনি বলে কি ব্যাপার লোকমান আমার গোলাম ওর কাছে সারা গ্রামের মানুষ প্রতিদিন সন্ধ্যায় এইভাবে জমা হয় কেন আবার আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে নাকি ঠিক না বেটি কারণ যারা ক্ষমতাশালী তারা সবসময় ক্ষমতা হারানোর ভয়ে থাকে না জানি কে আমার ক্ষমতা ছিনিয়ে নিয়ে যায় কে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই ভয় আছে না নাই এজন্য সেও টেনশন করতে লাগলো গ্রামের এক লোককে ডাকলো কি ব্যাপার বাবার প্রতিদিন আমার লোকমানের ঘরে কেন তোমরা জড়ো হও কারণটা কি আমার বিরুদ্ধে কোনো বিদ্রোহ করবো নাকি আমাকে হত্যা করে লোকমান কি আমার এই এলাকার জমিদার হয়ে যাবে নাকি তখন তারা বলে না মনির না আপনার গোলামের কাছে আমরা এই জন্য একত্রিত হই যে তার ভিতর আছে ফেকমো তার ভিতর আছে জ্ঞান আর প্রজ্ঞা ওইগুলো শোনার জন্য আমরা একত্রিত হই এজন্য আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিউন হামিদ আল্লাহ পাক বলেন আমি আমার লোকমানকে হিকমত দান করেছিলাম হিকমত আপনারা জোরে বলেন কি দান করেছিল আল্লাহ হেকমাত হেকমত শব্দের সঙ্গে কি আপনারা পরিচিত না আমরা অনেক সময় বলি যে এই কথাবার্তা যা বলবে একটু হেকমত করে বলো কায়দা করে বলো ঠিক না বেটি এখানে সালিশে দরবার বসলে সেইখানে অনেকে অনেক কথা বলে বাদী বিবাদী থাকে উল্টা পাল্টা কথা বললে রায় ঠিক মতো দেওয়া যায় না যায় না এজন্য অনেক সাধারণ মানুষ বাদী বিবাদী হয় কথা ঠিক মতো বলতে পারে না তখন পাশের থেকে একজন বলে দেয় এটা কথা ঠিক করে বস ঠিক কিনা কথা ঠিক মতো বলিস একটু জ্ঞান রেখে সুন্দর সুন্দর করে কথা বল কি বলিস আবল বল কেন বলিস হেকমত মানে হলো প্রজ্ঞা নলেজ আর প্রজ্ঞা এই দুইটার ভিতরে ব্যবধান আছে জ্ঞান মানে হলো কোনো কিছু জানা যেরকম নামাজ পড়া ফরজ এটা আমরা সবাই জানি জানি কিন্তু নামাজ কিভাবে পড়তে হবে কিভাবে নামাজ সহি হবে রুকু সেজদা সব কিছু নিয়ম কানুন এগুলো জানার নাম হল হেকমত আপনি যখন যখন নামাজের ফরজ নামাজ এটা জানবেন তখন সেটা আপনার জানা হলো ওটা জ্ঞান জ্ঞান আর নামাজটাকে আপনি কিভাবে পরিপূর্ণ করবেন সুরা কখন পড়তে হবে আর দুরুদ শরীফ কখন পড়তে হবে তাশাহুদ কখন পড়তে হবে ওই দোয়ায় কোনটা কোন নামাজে আপনি কখন পড়বেন এই সবগুলো সুন্দরভাবে জানার নাম হলো হিকমত সুবহানাল্লাহ এমনি কথা বলে এমনি ওয়াজ করা এটাও ওয়াজ আর হিকমতপূর্ণ সুন্দর সুন্দর স্থান কাল পাত্র ব্যক্তি ভেদে ওয়াজ করা এটার নাম হলো হিকমত এজন্য আল্লাহ পৃথিবীর সমস্ত দাইদেরকে ওয়াইজিনদেরকে লক্ষ্য করে বিশ্বনবীকে উদ্দেশ্য করে বলেন নবী উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ও নবী আপনি হেকমতপূর্ণ বয়ান করেন মানুষের মাঝে আপনি যুক্তি গ্রাহ্য করে সুন্দর সুন্দরভাবে আপনি মানুষকে ইসলামের দাওয়াত দেন উল্টা পাল্টা ওয়াজ করলে কেউ শোনে নাকি এজন্য লোকালামকে আল্লাহবাক হেকমত দিয়েছিলেন তিনি প্রতিদিন সন্ধ্যাবেলা লোকজনকে ওয়াজ করতেন কি ওয়াজ করতেন মনিব তাকে ডাকলেন লোকমান এদিকে আসো তাহলে হোনাথ কি ব্যাপার ব্যাপার তুমি নাকি অনেক জ্ঞানী আমি তো জানি না তুমি মানুষকে প্রতিদিন সন্ধ্যাবেলা ওয়াজ করো দেখি তোমাকে একটু পরীক্ষা নেই কি নেবে পরীক্ষা নেবে পরীক্ষা পরীক্ষা তিনি বললেন লোকমান যাও তুমি একটা বকরি জবাই করো আর বকরিটা জবাই করে তার সব থেকে উত্তম দুইটা অঙ্গ কেটে তুমি আমার সামনে নিয়ে আসো ইজা ইজা অজবাহশা তার নুখরা ওয়াখরিজ মিনহা তুমি ওই বকরি থেকে দুইটা দামি অঙ্গ মূল্যবান অঙ্গ আমার কাছে নিয়ে আসো লোকমান সাল্লাম গেলেন একটা বকরি জবাই করলেন দুইটা অঙ্গ জিব্বা এবং কলব হাড়টা কেটে একটা প্লেটে এনে মুনিবের সামনে দিলেন দিলেন এরপরে আবার মনির তাকে আবার বললেন আরেকটা বকরি জবাই করো আর ওই বকরি থেকে সবথেকে নিকৃষ্ট দুইটা অঙ্গ এনে আমার সামনে আসা আগে বলছেন উত্তম উৎকৃষ্ট দুইটা অঙ্গ এখন বললে নিকৃষ্ট দুইটা অঙ্গ এনে রাখো উনি দ্বিতীয় বকরিটা জবাই করে আগের মতো সেই জিব্বা এবং হৃদয়টা মানে হাট কেটে প্লেটে এনে রাখলেন রাখলেন আমার কথা কি বুঝতেছেন বুঝতে কোনো কষ্ট হচ্ছে নাকি প্রথমবার বললেন যে দুইটা উৎকৃষ্ট অঙ্গ কেটে আনো উনি জীব বাড়লেন কলো আনলেন এরপরে বললেন নিকৃষ্ট দুইটা অঙ্গ আনো তখন উনি জীব বান কলো পেনে ওনার সামনে রেখে দিলেন ঘটনা কি মনি বললেন কে বাবা লোকমান তুমি নাকি অনেক জ্ঞানী জ্ঞানী তোমাকে প্রথম বললাম উৎকৃষ্ট দুটো অঙ্গ এমন তুমি জিব্বার কলম বাল্লা দ্বিতীয়বার তোমাকে বললাম নিকৃষ্ট দুইটা অঙ্গ আনো তুমি জিব্বার কলম বাল্লা কারণ থাকি এবার লোকমানের ব্যাখ্যাটা শুনলে আপনারা হায়রান হয়ে যাবে কি প্রজ্ঞা তাকে আল্লাহ দিয়েছিলেন লোকমান বললেন মনে আপনি আমাকে প্রথমে দামি দুইটা অঙ্গ আনতে বলেছিলেন আমি জিব্বা এবং কলব নিয়ে আসলাম জিব্বা হলো মানুষের সব থেকে দামি অঙ্গ মানে আসলে বক্রিতারা তিনি মানুষকে বুঝিয়েছেন ঠিক কিনা মানুষটা জবাই করা যায় না তিনি বক্রি জবাই করে মানুষ বুঝিয়েছেন উনি বললেন মনিব শোনেন জিব্বা হলো মানুষের সব থেকে দামি অঙ্গ সেই জিব্বা দিয়ে মানুষে আল্লাহর জিকির করে সেই জিব্বা দিয়ে মানুষ মানুষকে আল্লাহর পথে ডাকে মানুষ সেই জিব্বা দিয়ে সত্য কথা বলে যে জিব্বা দিয়ে মানুষে আল্লাহর নামে জিকির করে ওই জিব্বা কোনোদিন মানুষের ভিতরে কোনোদিন খারাপ অঙ্গ হইতে পারে না ওই জিব্বা হলো মানুষের বডির ভিতরে সব থেকে দামি অঙ্গ ঠিক কিনা বলে এরপরে আর একটা অঙ্গ আল্লাহ নামে কলব তিনি বলেন মনির মানুষের কলবের ভিতরে থাকে মানুষের কলবের ভিতরে থাকে আল্লাহর স্মরণ আল্লাহর জিকির আল্লাহর প্রেম ভালোবাসা ইমান থাকে মানুষের কলবের ভিতরে যে কলবের ভিতরে ইমান থাকে যে কলবের ভিতরে তাকোয়া থাকে আর যে কলবের ভিতরে থাকে আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা আল্লাহর আল্লাহর স্মরণ সেই কলব মানুষের ভিতরে সব থেকে দামি অঙ্গে পরিণত হয়ে যায় দুনিয়ার কোন জিনিস দ্বারা মুমিনের কলব ঠান্ডা হয় না একমাত্র জিকির ছাড়া ইলাহা মুমিনের কলব কখনো জিকির ছাড়া ঠান্ডা হতে পারে এজন্য লোকমান বললেন মনিব আমি এই জন্য জিব্বার কলব এনেছি এটাই সব থেকে দামি অঙ্গ তাহলে তুমি মনিব বলে তাহলে তুমি দুইটা নিকৃষ্ট অঙ্গ হিসেবে আবার ওই দুইটা কেন আল্লাহ এবার উনি ব্যাখ্যায় বলেন মনিব যেই জিব্বায় আল্লাহর জিকির থাকার কথা যেই জিব্বা দিয়ে সত্য কথা বলার কথা যেই জিব্বা দিয়ে আল্লাহর প্রশংসা করার কথা মানুষ যখন ওই জিব্বা দিয়ে আল্লাহর জিকির করে না কুফুরি কথা বলে মানুষ যখন সেই জিব্বা দিয়ে মিথ্যা কথা বলে মানুষ যখন সেই জিব্বা দিয়ে মিথ্যা সাক্ষী দেয় তখন ওই জিব্বার মানুষের দামি অঙ্গ থাকে না ওই জিব্বা মানুষের সব থেকে নিকৃষ্ট অঙ্গে রূপান্তরিত হয়ে যায় ঠিক না বে ঠিক মিথ্যা কথা বলা বলা জিব্বা দিয়ে কুফুরি কথা বলা জিব্বা দিয়ে পরনিন্দা করা গিবত করা এগুলো করার দ্বারা জিব্বা কি আর দামি অঙ্গ থাকে এরপরে কলবের কথা বললেন যে কলবে ইমান থাকার কথা কথা যেই কলবে আল্লাহর স্মরণ থাকার কথা যেই কলবের ভিতরে আল্লাহর প্রেম আর ভালোবাসা থাকার কথা সেই কলবে যখন সেইগুলো না থাকে কুফরে বাসা বাঁধে কুফর হিংসা বিদ্যে যখন কলবের ভিতরে বাসা বাঁধে সেই কলব মানুষের সব থেকে নিকৃষ্ট অঙ্গ হয়ে যায় দেখছেন ওনার ব্যাখ্যা এগুলো আমাদের শিক্ষার বুঝার আমাদের হৃদয়ঙ্গম করার দরকার আছে না নাই এটাই তো বড় শিক্ষা এটাই তো বড় কথা এরপরে আর কোনো ওয়াজ লাগে এজন্য কলবের উপরে মেহনত করতে হবে আমাদের আমাদের জিব্বার উপরে মেহনত করতে হবে এই জিব্বা দিয়ে মিথ্যা কথা বলা যাবে না যাবে না এই জিব্বা দিয়ে হারাম বক্ষণ করা যাবে না ধূমপান করা যাবে না এই জিব্বা দিয়ে আপনি কোনো অবৈধ জিনিস ভক্ষণ করতে পারবেন না কোনো নেশা আপনি এই জিব্বা দিয়ে করতে পারবেন না তাহলে এই জিব্বা কেয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে আপনাকে জাহান নামে নিয়ে যাবে প্রকৃত মানুষ হতে হলে জিব্বার উপরে ভালো পরিচর্যা করার দরকার আছে না নাই পরিচর্যা মানে কি বিরাজ দিয়ে বসবেন নাকি পরিচর্যা মানে হলো জিব্বা দিয়ে সবসময় সত্য কথা বলা মিথ্যা না বলা গিবত না করা মানুষের অগচরে তার সমালোচনাগুলো অন্যের কাছে তুলে না ধরা এই রোগ আমাদের ভিতরে ব্যাপক চায়ের দোকানে বাজারে ঘাটে যেখানেই আমরা বসি শুধু সমালোচনা সমালোচনা নিজের কি দোষ সেটা বলি না শুধু অন্যের দোষগুলো নিয়ে বেড়াই কার বউ কি করলো কার মেয়ে কি করলো কার ছেলে কি করলো শুধু এই দোষ দোষ নিজের ফ্যামিলির চিন্তা আমরা করি না করি না এজন্য লোকমান বললেন মনি এই দুইটা অঙ্গ যদি আল্লাহর রাহে ব্যবহৃত হয় তাহলে সেটা দামি হয়ে যায় আর এই দুইটা অঙ্গ যদি আল্লাহর রাস্তায় ব্যবহৃত না হয় তাহলে সেই দুইটা অঙ্গ সব থেকে নিকৃষ্ট হয়ে যায় মনিব বলেন ঠিকই তো আসলে তো ঘটনা তো তাই তাই আমি তো এইভাবে কোনো সময় চিন্তা করি নেই অ লোকমান তোমার মাথায় তো আসলে অনেক বুদ্ধি এত বুদ্ধি যার মাথায় এত হেকমত এত জ্ঞান প্রজ্ঞা যার ভিতরে রয়েছে সে কোনোদিন রাখাল হতে পারে না রে লোকমান যাও তোমাকে আমি আজাদ করে দিলাম মুক্ত করে দিলাম তুমি আজ থেকে আমার আমার আজ থেকে আমার রাখালগিরি তোমাকে আর করতে হবে না তুমি এখন দেশে দেশে ঘুরে ঘুরে তোমার জ্ঞান প্রজ্ঞার এলেমগুলো তুমি মানুষের মাঝে বিলিয়ে দাও ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله আমি আমার লোকমানকে অনেক প্রজ্ঞা দিয়েছিলাম হেকমত দিয়েছিলাম আর সেই দিয়ে আল্লাহ বলেন আমি আমার লোকমানকে হেকমত দান করে বললাম আমার শুক্রিয়া আদায় করো আমার কি আদায় করো লোকমান আলাইসাল্লাম চলে গেলেন গেলেন এখন দেশে দেশে ঘুরে ঘুরে তিনি মানুষকে হেদায়তের কথা শোনান মানুষকে আল্লাহর পথে ডাকেন মানুষকে জ্ঞান প্রজ্ঞা শিক্ষা সব কিছুর কথা মানুষকে বললেন বলতে বলতে বলতে বলতে ওই গোলাম এক সময় সারা বিশ্বের ভিতরে অন্যতম শ্রেষ্ঠ একজন আল্লাহর গোলাম হিসেবে তৈরি হয়ে গেলেন আল্লাহ নামটা কোরআনের ভিতরে দিয়ে দিলেন সেই লোকমানকে আল্লাহ বলেন আনিস করলিল লোকমান তোমার নিজের কোনো মর্যাদা নাই তোমার চামড়া কালো ঠোঁট দুটো মোটা তোমার চোখ ভালো নয় বডি ভালো নয় খাটো তুমি একটা গোলাম হাফসি গোলাম তোমার কোনো দাম নাই আমি তোমার ভিতরে জ্ঞান প্রজ্ঞা আমি আল্লাহ পাক নিজের থেকে দান করলাম এই দান করার পরে তোমার মর্যাদা বেড়ে গেল কাজে লোকমান আমার এই দানের আমার এই হেকমত দেওয়ার আমার এই নিয়ামতের তুমি শুক্রিয়া আদায় করো আদায় দরকার আছে না যত সমস্ত শুক্রিয়া আমাদেরকে আদায় করতে হবে আল্লাহবাক বললেন যে আপনি কি করেন তুমি কি করো আমার শুক্রিয়া আদায় করো এজন্য নেওয়া আমাদের শুক্রিয়া আমাদেরকে আদায় করতে হবে আর আল্লাহ পাক বলে দিলেন বলে দিলেন ওমাই ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়ুন হামিদ যে ব্যক্তি আমার কৃতজ্ঞতা স্বীকার করবে আমার শুকরিয়া আদায় করবে সে তার নিজেরই উপকার করবে ঠিক না বেটি আমরা যদি আল্লাহ শুকরিয়া আদায় করি আল্লাহর কোনো লাভ না আমাদের লাভ বলেন তো আল্লাহর লাভ না আমাদের লাভ এজন্য আল্লাহ বলেন ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়ুন হামিদ আর নাফরমানি করে আমার কৃতজ্ঞতা স্বীকার করে না শুক্রিয়া আদায় করে না আমি তার সমস্ত কাজকর্ম থেকে আমি আল্লাহ আলাদা তার সাথে আমার কোনো অংশীদার নাই আমি সব কিছু থেকে বে নিয়ে সে আমার কোনো ক্ষতি করতে পারবে এই জন্য আল্লাহ লোকমান সাল্লামকে শিক্ষা দিলেন দিলেন তিনি আল্লাহর প্রশংসা করতেন আল্লাহ শুক্র আদায় করতেন আর মানুষের মাঝে ওয়াজ করতেন ওয়াজ করতে করতে করতে করতে একটা পর্যায়ে এসে ওনার সন্তান যখন মোটামুটি বড় হলো প্রিয় সন্তানটাকে কাছে নিয়ে তিনি ওয়াজ করা শুরু করে দিলেন এই ওয়াজগুলো আল্লাহর কাছে এত ভালো লেগেছে এত ভালো লেগে গেছে পুরোটা ওয়াজ তিনি আল্লাহ আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে তুলে ধরেছেন পুরোটা ওয়াজ তিনি কোরআনে কারিমের ভিতরে নিয়ে আসলেন লোকমান সাল্লাম তার ছেলেকে বললেন ওয়াইযা ক্বালা লোকমান লিবনিহি হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন এক নাম্বার উপদেশ দিলেন প্রিয় ছেলেকে কাছে ডেকে প্রিয় ছেলেকে কাছে ডেকে উপদেশ দেওয়ার দরকার আছে না নাই শুধু খাবার দেওয়ার কাপড় দিলে সন্তানের প্রতি পিতার পরিপূর্ণ দায়িত্ব পালন করা হয়ে যায় না আসল দায়িত্ব হলো সন্তানকে ইসলামটা শিক্ষা দেওয়া ঠিক না বেটি আজান একামত দিয়ে ভালো নামটা রেখে রেখে সাত দিনের দিন আকিকা করে সোমনাথ তরিকা তার জীবনটা আস্তে আস্তে বেড়ে ওঠার মতো ব্যবস্থা করে দিয়ে চার বছর পাঁচ বছর যখন তার বয়স হবে সুন্দর করে কথা বলতে শিখবে তখন সাথে সাথে তাকে সুরা কালাম কালামগুলো ধুয়া দূরগুলো আস্তে আস্তে শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে না নাই এভাবে করতে হবে তো লোকমান তার ছেলে যখন একটু বড় হলো তাকে কাছে ডেকে তাকে বিভিন্ন উপদেশ দিতে শুরু করলেন এক নম্বরে বললেন ও প্রিয় ছেলে আদর করে ডাকলেন মায়াবরা কণ্ঠে আদর করে ডাকলেন ধমক দিলেন না ও আমার প্রিয় ছেলে কলিজার টুকরা বলে ডাক দিয়ে বললেন ও আমার প্রিয় ছেলে তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না শেরেক করার দ্বারা সেটাই তোমার উপরে সব থেকে বড় জুলুম হয়ে যাবে শেরেক অনেক বড় অপরাধ মহা সব থেকে গুরুত্বপূর্ণ হলো মানুষের কাছে শেরেক ঠিক না বেঠিক কারণ ইমান একদিকে শেরেক একদিকে ইমান হলো আলো সেরে কোনো অন্ধকার জান্নাত হলো আলো জাহান্নাম হলো অন্ধকার ইমান যদি আপনার ভিতরে থাকে আপনি জান্নাতে যাবেন সেরেক যদি আপনার ভিতরে থাকে হৃদয়টা অন্ধকার হয়ে যাবে অন্ধকার হৃদয় একে জান্নাতে যাওয়া যাবে নাকি আপনারা বলেন আলো এবং অন্ধকার দুইটা কোনোদিন এক জায়গা থাকে কোনোদিন করা সম্ভব যেখানে আপনি আলো জ্বালাবেন আলো জ্বালানোর সাথে সাথে অন্ধকারকে আলাদা করে তাড়ানোর দরকার হয় না ওই এমনি দৌড় দৌড় ঠিক না আপনি লাইট জ্বালাবেন অন্ধকার সাথে সাথে দৌড়ে পালাবে এজন্য ইমান যার ভিতরে আছে সেরে থাকা যাবে না যাবে না ইমানটাকে যদি সুন্দর করতে হয় কাজ করা যাবে না এই সেরেক নিয়ে অনেক লম্বা আলোচনা আছে তার এক নম্বরে হলো আল্লাহর যে রবুবিয়ত আছে সেই রবুবিয়তের সাথে কাউকে শরিক করা মানে আল্লাহ এক আল্লাহ এক এই আল্লাহ এককে যদি কেউ বলে আল্লাহ দুই না পৃথিবী আরেকজন তৈরি করছেন বা আরো অনেকে আছে এই কথা বললে সিরেক হয়ে যাবে মানে আল্লাহর সঙ্গে শরিক করা হবে এই শরিক করার দ্বারা সেই ব্যক্তির ইমাম চলে যাবে সে কাফের হয়ে যাবে ঠিক কিনা বলে আল্লাহ বলেন الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد আমি এক আমি আজ আমি অতুলনীয় আমি কারো থেকে হই না কেউ আমার থেকে হয় নাই আমার সমকক্ষ আমার মতো আর কেউ নাই সুবহানাল্লাহ পড়ে কাজেই কাজেই এইভাবে তিনি একটার পর একটা একটার পর একটা ছেলেকে উপদেশ দিলেন তারপরে নামাজের উপদেশ দিলেন এরপরে সৎ হওয়ার মানুষের সাথে ভালো ব্যবহার করার আদেশ দিলেন আবার বলে দিলেন শেষের দিকে বললেন সাবধান জমিনের উপর দিয়ে অহংকার করে চলাফেরা করবা না দেখছেন ছেলেকে এক নম্বরে সেরে সব থেকে বড় বিষয়টা আগে বললেন নামাজের কথা বললেন মায়ের সাথে ভালো ব্যবহারের কথা বললেন লাস্টে এসে তিনি সামাজিকতা শিক্ষা দিলেন কেননা সামাজিকতা কোনোদিন ইসলামের বাহিরে নয় ঠিক না বেঠি ইসলামের সামাজিকতাই হলো সব থেকে বড় সামাজিকতা সব থেকে বড় আদর্শ আমার রব আমাকে যে শিক্ষা দিয়েছেন তার থেকে দামি কোন শিক্ষা নাই আর আমার রব আমাকে যেই ভদ্রতা সভ্যতা শিক্ষা দিয়েছেন সারা দুনিয়ার ভিতরে আমার এই সভ্যতার থেকে আর কোনো দামি সভ্যতা পৃথিবীতে নাই বিশ্বনবীর সুন্নাত যেখানে বিশ্বনবীর আদর্শ যেখানে থাকবে ওর থেকে মর্যাদাবান কোনো আদর্শ পৃথিবীতে আর হইতে পারে না লোকমান আলাইসাল্লাম ওনার ছেলেকে সেটাও শিক্ষা দিলেন যে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় ছোটদের সাথে কিভাবে কথা বলতে হয় জমিনে অহংকার করে চলবা না তাহলে কোনো কিছু বাদ রাখলেন আমি বিস্তারিত বললাম না যেহেতু সময় হুজুরে চলে আসছেন ভাবে বললাম যে সিরেক থেকে শুরু করে নামাজ যাবতীয় বিধান মায়ের সাথে কেমন ব্যবহার করতে হবে লাস্টে অহংকারের কথা বললে যে অহংকার করা যাবে না বিনয় অবলম্বন করে চলতে হবে এই শিক্ষাগুলো আমাদের সন্তানদেরকে দেওয়ার দরকার আছে না নাই আমাদের যুবকেরা ভালো হবে তখন যখন আপনি ছোটবেলা থেকে তাকে শিখাবেন খাবেন একটা বাঁকা গাছ যদি ছোটবেলার থেকেই বাঁকা হয়ে যায় সে বড় হলে তাকে আর সোজা করা যায় না ছোটবেলার থেকে যদি তাকে আপনি সোজা করার চেষ্টা করেন ধীরে ধীরে সোজা হয়ে সে বড় হয়ে যায় তিরিশ বছর হওয়ার পর যদি বলেন হুজুর আমার ছেলে আমার কথা শোনেন আপনি তাবিজ দেন ওরে তাবিজ কেন হুজুরের বাইকটা খাওয়াইলেও কি সেটা ভালো হবে ওকে ছোটবেলার থেকে শিখা আলেমের কাছে নেন মাদ্রাসার বক্তব্যে নেন যদি ছেলে হয় ছেলেদের মাদ্রাসায় পাঠান মেয়ে হলে মেয়ের মাদ্রাসায় পাঠান পাঠিয়ে ওকে কোরআন শিখান ওকে হাদিস শিখান ওকে সুন্না শিখান আল্লাহ নবীর আদর্শ শিক্ষা দেন এইগুলোর মাধ্যমে আপনার ছেলেটা একটা সোনার ছেলে পরিণত হবে ঠিক কিনা বলেন আর যদি তা না করেন সে বড় হলে হবে দুর্নীতিবাস চাঁদাবাস লম্পট দর্শনকারী ঠিক না বেঠি কাজে এইগুলো থেকে যদি আমাদেরকে হেফাজত থাকতে হয় ছেলে মেয়েদেরকে যদি সত্যিকারে ভালো আদর্শবান করতে হয় তাহলে এই সুরা লোকমান থেকে আমাদেরকে শিখতে হবে যে কিভাবে একজন পিতার কর্তব্য তার সন্তানকে লালন করা ইনশাল্লাহ রাজি আছি না সবাই আজকে আমরা এই সংক্ষিপ্ত আলোচনা থেকে যেটুকু শিখলাম যে একজন পিতা হিসেবে শুধু খামানো পড়ানোটাকেই পরিপূর্ণ দায়িত্ব কর্তব্য বলে চালিয়ে দেওয়া যায় না বরং সন্তানকে তাকে কোরআন শিক্ষা কোরআনকে শিক্ষা দিতে হবে আদেশ শিক্ষা দিতে হবে পরিপূর্ণ দিন সামাজিকতা সব কিছু শিখিয়ে যদি তাকে বড় করা যায় সেই সন্তানটাই হবে একজন আদর্শবান সন্তান ঠিক না ঠিক কাজে ইনশাল্লাহ সবাই রাজি আছেন তো বাচ্চাদেরকে ছোটবেলা থেকে শিক্ষা দিবেন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন আমরা পড়ি আমিন যা কিছু আলোচনা করলাম যদি কোনো ভুল বিরান্তি হয়ে থাকে আল্লাহ পাক নিজ গুণে ক্ষমা করে দিবেন আর সহি কথাগুলোর উপরে আমাকে আপনাকে সকলকে আমল করা তৌফিক দান করেন আমিন ওয়াফির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু